welcome to everybody to my channel এখন যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও করব সেই বিষয়টা হলো জিওমেট্রিক্যাল সলিড তো জিওমেট্রিক্যাল সলিড এখানে দেওয়া আছে কিউব অর্থাৎ ঘনক ঘনকের কি করে প্রজেকশান হয় সেটাই আমরা এখন দেখব তো তার আগে যে প্রবলেমটা আমি তোমাদের সামনে শো করছি সেই প্রবলেমটা তোমরা খাতায় তুলে নাও তারপরে আমরা ভিডিও দিয়ে আসছি তো এরপরে আমরা একটা হরাইজন্টাল লাইন টেনেছি এই হরাইজন্টাল লাইনে থেকে কিছু দূরে একটা সমান্তরাল লাইন আমরা টেনেছি এই বাহুগুলো প্রতিটার মাপ টোয়েন্টি ফাইভ এমএম তো প্রতিটা বাহুর মাপ টোয়েন্টি ফাইভ এমএম তো প্রথমে আমরা পঁচিশ মিলিমিটার mm ডাক টেনেছি একইভাবে নিচের দিকে আমরা পঁচিশ মিলিমিটার mm এবং এর সমান্তরাল একইভাবে পঁচিশ মিলিমিটার mm আমরা মাপ ধাপে ধাপে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এই দুটো বিন্দুকে আমরা এখন যুক্ত করে দিলাম যুক্ত করে দিলে আমাদের একটি বর্গক্ষেত্র রেডি হবে তো এরপরে আমরা একইভাবে উপরে একটি ঘনক সরি কিউব মানে বর্গক্ষেত্র রেডি করলাম এরপরে এটার নাম দিলাম এ বি সি ডি এরপরে একইভাবে ই এফ জি এইচ একইভাবে A dash B dash C dash D dash তারপরে G dash H dash E dash F dash এটা অঙ্কন করলাম এরপরে ডান দিকে আমরা প্রজেকশান লাইন বাড়িয়ে দিলাম প্রজেকশান লাইন বাড়িয়ে দিলাম একইভাবে এদিকেও প্রজেকশান লাইন আমরা টেনে দিলাম এটা মুছে দিলাম একটা প্রয়োজনে এরপরে এখানে ডান দিকে কিউবটাকে আমরা এখন থার্টি ডিগ্রি কোণে ইনক্লাইন্ট অর্থাৎ হেলিয়ে রাখবো একেবারে এদিকে থার্টি ডিগ্রি রেডি হলো বাম দিকে আমাদের রেডি হবে সিক্সটি ডিগ্রি তো এটা যুক্ত করলাম এরপরে একইভাবে পঁচিশ মিলিমিটার মাপগুলো ধাপে ধাপে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কেটে নিয়ে বিন্দুগুলোকে যুক্ত করে দিলাম যুক্ত করে দিলে আমাদের বর্গক্ষেত্রটা রেডি হলো একইভাবে এটা থার্টি ডিগ্রি কোণে ডান দিকে ইনক্লাইন্ট তো একইভাবে আমরা এখান থেকে উপর থেকে প্রজেকশান লাইন নিচের দিকে আমরা টানব এখানে কিউবের টপ ভিউ কেমন হয় সেটা আমরা এখন দেখব এই অংশটা ডটেড হলো যেহেতু পিছনে থাকবে আর বাকিগুলো কন্টিনিউয়াস হলো এগুলোকে পরস্পর বাহুগুলো যুক্ত করে দিলাম যুক্ত করলে আমাদের টপ ভিউ রেডি প্রাথমিক ক্ষেত্রে এরপরে সেকেন্ড ধাপে এই যে টপ ভিউটা রেডি হলো এই টপ ভিউটাকে আমার আমরা এখন ফর্টি ফাইভ ডিগ্রি কোণে ইনক্লাইন করব তো তার জন্য আমরা কি করব যে কোনো একটা বিন্দু নিলাম ওই বিন্দুতে একইভাবে আমরা দুদিকে ফর্টি ফাইভ ডিগ্রি রেডি করলাম এই যে টপ ভিউটা প্রতিটা বিন্দুর দূরত্ব একে একে একে একে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এবং সেট স্কোয়ারের সাহায্যে পরস্পর সমান্তরাল লাইন এবং বিন্দুগুলো কেটে নিলাম কেটে নিয়ে আমরা বিন্দুগুলো পুট করলাম পুট করে দেওয়ার পরে এখন লেখা দিয়ে পরস্পর বাহুগুলো আমি যুক্ত করে দিচ্ছি এবং যেটা বাড়তি অংশ সেগুলো আমরা ইরেজারের সাহায্যে রিমুভ করে দিলাম এরপরে একইভাবে হরাইজেন্টাল লাইনের সমান্তরালে আমরা ডান দিকে প্রজেকশান লাইনগুলো বাড়িয়ে দিলাম একইভাবে এদিকেও আমরা প্রজেকশান লাইনগুলো বাড়িয়ে দিচ্ছি এরপরে আমরা হরাইজেন্টাল লাইনের সঙ্গে লম্বভাবে একটি একইভাবে এদিকে আমরা প্রজেকশান লাইনগুলো উপরের দিকে বাড়িয়ে দিচ্ছি এরপর এখানে একটি লম্ব টানা হলো এরপর এই অংশগুলো আমরা রিমুভ করলাম রিমুভ করার পরে আমরা এখন এটার নাম দিচ্ছি A one D one E one H one B one C one F one G one একইভাবে A one dash B one dash C one dash D one dash G one dash H one dash এবং E one dash F one dash একইভাবে এটার নাম দিচ্ছি A two B two E two H two B two C two F two G two একইভাবে আমরা এখন এখানে ভিউটা রেডি করছি বিন্দুটা প্রথমে নাম দিলাম বি টু ড্যাশ এরপরে এই বিন্দুটার নাম দিলাম এ টু ড্যাশ এটার নাম দিলাম সি টু ড্যাশ এটার নাম দিলাম এইচ টু ড্যাশ একইভাবে জি টু ড্যাশ কীভাবে আমরা নামকরণগুলো কমপ্লিট করলাম এরপরে এই বাহুগুলি পরস্পর এখন যুক্ত করব যুক্ত করলে আমাদের একটি কিউব রেডি হবে এটা পরস্পর যুক্ত করছি এবারে পিছনের যে অংশটা সেই অংশটাকে আমরা ডটেড লাইন দ্বারা চিহ্নিত করছি কারণ সামনের অংশগুলো আমরা কন্টিনিউয়াস পাচ্ছি কন্টিনিউয়াস লাইন এবং পিছনের যে অংশগুলি সেগুলো আমরা ডটেড লাইন দ্বারা চিহ্নিত করছি কারণ ওই অংশগুলো আমরা দেখতে পাবো না এরপরে একইভাবে এই বিন্দুতে আমরা বৃত্তচাপ আঁকছি forty five degree angle pencil কম্পাসের সাহায্যে বৃত্তচাপের যুক্ত ই করলাম এরপরে এই বিন্দু এই সেট স্কোয়ারের সাহায্যে একইভাবে এই যে এখান থেকে উপরের দিকে আমরা প্রজেকশন লাইন হিসাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ লম্বগুলি তুলে দিলাম যাতে হরাইজন্টালও পরস্পর পরস্পরকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করে এরপরে আমরা এটা সাইড ভিউ রেডি করব তো সাইড ভিউ জন্য একইভাবে এটা এ টু ডবল ড্যাশ তারপরে ডি টু ডবল ড্যাশ তারপরে E three E two double dash একইভাবে এইচ টু ডবল ড্যাশ এইভাবে ধাপে ধাপে ধাপে ধাপে বিন্দুগুলি আমরা একে একে পুট করছি পুট করার পরে একইভাবে এখানে বাকি থেকে গেছে একটা বিন্দু সেই লাইন সেই বিন্দুটাকে আমরা এখন লাইন ই তুলে ধরছি প্রজেকশন লাইন আমাদের বাকি থেকে গেছে সে অংশটাকে আমরা দিতে ভুলে গেছি তো সেটা এখন দিয়ে দিচ্ছি কিভাবে এখানে অংশটার নাম দিয়ে দিচ্ছি সি টু ডবল ড্যাশ তো এরপরে বিন্দুগুলো আমরা যুক্ত করছি যুক্ত করলে একটি কিউব রেডি হবে সেই কিউবটা হবে আমাদের লেফট সাইড ভিউ তো সামনে যে অংশগুলো আছে সেগুলোকে আমরা কন্টিনিউস লাইন দ্বারা যুক্ত করছি একইভাবে পিছনে যে অংশগুলো আছে যেটা আমরা দেখতে পাবো না সেই লাইনগুলোকে আমরা এখন ডটেড লাইন দ্বারা চিহ্নিত করছি তো আমাদের ভিডিওটা কমপ্লিট থ্যাংক ইউ ফর